Oh, bro! আমি print out বার করেছি রে print out. Come on, man! Hey, hey, check out my new pack. Yeah! এটা কুত্তা? Oh, come on. না না না না না. এটা খরগোশ খরগোশ খরগোশ তুলে নিয়ে যে রাস্তা থাকে দেখ কত সুন্দর না দেখ এই দেখ এই শোন না ইন্ডিয়া থেকে দিল্লি কত দূরে রে সালা এই এই জন্য এই সমস্ত পরিস্থিতির জন্য না আমি এটাকে ক্যারি করি না না না সরি সরি সরি ভুলে গেছে ভুলে গেছে না না না আরে যা হ্যাঁ। সিমরান শোন না হ্যাঁ। সিমরান হ্যাঁ। বলছি ঘুমাচ্ছিলিস এখানে খাচ্ছিস এখানে তুই এখানে শুস না কিচেনে শুই দেখছিস তো অনেক কি রে জল খাচ্ছিস না রে অরেঞ্জ জুস খাচ্ছি অরেঞ্জ জুস এই সিনেমা দেখতে যাবি কি করতে এটা তো নতুন চশমা নো এটা আমার কন্টাক্ট কি মনে হচ্ছে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে শোন হ্যাঁ? না খুব চেষ্টা পেয়েছে রে জল খাবি না না খাবার খাবো জল কে খায় হ্যাঁ